ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelancer Limon once again আজকে আবারও চলে আসলাম একটি মাইক্রো জব সাইট নিয়ে তো সাইটটির নাম হচ্ছে নোমেটাক্স ডট কম সাইটের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এরকম তো এইখানেও এই মাইক্রো জব সাইট থেকেও আপনারা ছোট ছোট কাজগুলো করে আপনারা ইনকাম করতে পারবেন তো এটি একটি খুবই ট্রাস্টেড সাইট আপনারা খুব সুন্দরভাবে এখানে ছোট ছোট কাজগুলো করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই সাইটটি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে আমি নিজেও অনেক রিসার্চের পরে আপনাদের সামনে এটি সাইটটি নিয়ে এসেছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রয়েছে সেটা হচ্ছে কি আমাদের এই ফ্রিলান্সার লিমন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরেকটি বিষয় সেটা হচ্ছে কি যে আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বা অনলাইন রিলেটেড যে কোনো কাজে আগ্রহী তারা আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন আমার এই চ্যানেলে ফ্রিলান্সিং রিলেটেড অনেক কন্টেন্ট আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেই কন্টেন্টগুলো দেখে অনলাইন থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন আমি আশা করি ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি আচ্ছা এই সাইটটিতে আপনাকে কাজ করতে হলে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে উপরের ডান দিকের কর্নারে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাকে এখানে আপনার ফুল নেমটি দিতে হবে তারপর মেইল অ্যাড্রেসটি দিতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে তারপর জেন্ডার তারপর ডেট অফ বার্থ এবং কান্ট্রি আচ্ছা এখন আমরা এগুলো ফিল আপ করবো তো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে এটা ফিল আপ করবেন আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে এখানে ফিল আপ করতেছি আচ্ছা জেন্ডার আচ্ছা আপনারা যে জেন্ডার সেটা দিয়ে দিবেন ওকে আচ্ছা তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি capital letter small letter number এবং স্যাম্বল এগুলো যেন মিক্স থাকে না হলে কিন্তু পাসওয়ার্ডটি নিবে না আচ্ছা কান্ট্রি কান্ট্রি হচ্ছে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন এই যে দেখেন এখানে বাংলাদেশ রয়েছে আচ্ছা তারপরে বলছে by signing up you agree to our terms and condition মানে তাদের যে পলিসিগুলো রয়েছে বা তাদের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে এবং আমিও মনে করি আপনাদের ফলো করা উচিত না হলে আপনারা পেমেন্টটি পাবেন না ঠিক আছে তারপরে এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওকে দেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নেম এবং অ্যামাউন্টটা ব্যালেন্সটা শো করতেছে আর তারপরে নিচে কিছু দেখতে পাচ্ছি যে আমরা অ্যাভেলেবেল ফর মি আমরা এখানে যখন ক্লিক করব অ্যাভেলেবেল ফর মি হ্যাঁ তখন কিছু কিছু কাজ যতগুলো কাজ রয়েছে সে কাজগুলো আমাদের সামনে কিন্তু চলে আসবে আচ্ছা আরেকটি বিষয় সেটি হচ্ছে কি হতাশ হবেন না কষ্ট করুন একটু লেগে থাকুন মাইক্রোজব সাইটগুলোতে কাজ করলে মোটামুটি একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন এই সাইটটিতে মূলত সবসময় বেশি কাজ থাকে না কিন্তু যে কাজটি থাকে তার ইনকাম পরিমাণটা একটু বেশি যেমন দেখেন এই কাজটা রেট দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ সেন্ট মানে আপনি এই একটা কাজ করে পঞ্চাশ সেন্ট আপনি ইনকাম করতে পারবেন মানে হাফ ডলার এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তারপরে নিচের কাজটা দেখেন চল্লিশ সেন্ট তারপরে কাজটা দেখেন একুশ সেন্ট অন্যান্য মাইক্রো জব সাইটের চেয়ে এই সাইটটাতে একটু হাই রেটে পেমেন্ট করা হয় বা আপনারা বেশি টাকায় এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে কাজের পরিমাণ ঠিক আছে কম থাকলেও আপনারা এখান থেকে কয়েকটি মাত্র কাজ করে দৈনিক এখান থেকে প্রায় দুই ডলারের মতন ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে সব সময় কাজ থাকে না আর তারপরও আপনারা প্রতিদিন এখান থেকে এক থেকে দুই ডলার ইনকাম করতে পারবেন এখন কাজ করার পদ্ধতি যতগুলো মাইক্রো জব রয়েছে সম্পূর্ণই সেম সম্পূর্ণ একই ক্যাটাগরি ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশন ফলো করতে হয় এবং সেই অনুযায়ী আপনি কাজটি কমপ্লিট করলে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি এই সাইটে কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না সেগুলো একটু জেনে নেওয়া যাক না হলে এত কষ্ট করে কাজ করার পরে যদি পেমেন্টটা আপনি না পান তাহলে আপনার পুরো সময়টা কিন্তু বৃথা চলে যাবে ঠিক আছে তো আপনারা এই সাইটে কখনো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে এবং কোনো ধরনের ভিপিএন ইউজ করবেন না বা প্রক্সি ইউজ করবেন না আমরা সাধারণত দেখা যাচ্ছে যে কোনো সাইটে যদি প্রবেশ করা না যায় ঠিক আছে তাহলে আমরা ভিপিএন কিন্তু ইউজ করে থাকি আমাদের প্রয়োজনের খাতিরে কিন্তু আপনি যখন এই কাজটা করবেন তখন আপনাকে ভিপিএন কানেক্ট করে রাখা যাবে না ভিপিএন ছাড়াই আপনাকে কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটি বিষয় সেটি হচ্ছে কি যে আপনারা কখনো ভুল ইনফরমেশন বা কোনো কাজ পাচ্ছেন না বা কাজটা পারবেন না ঠিক আছে ওই কাজটি করতে যাবেন না বা রং ইনফরমেশন সাবমিট করবেন না ঠিক আছে তাহলে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে আমি অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে আপনাকে এই সাইটটির ইনফরমেশন দেখাচ্ছি দেখেন এটা সাইট লিঙ্ক ইন আচ্ছা এটা বাংলাদেশ র্যাঙ্কে পাঁচ হাজার পাঁচশো ষাট নম্বর র্যাঙ্কে রয়েছে ওকে অল অ্যারাউন্ড গোটা বিশ্বে আছে হচ্ছে বিশ লক্ষ পজিশনে রয়েছে ঠিক আছে তো মোটামুটি এই সাইটটির একটি ভালো অবস্থান রয়েছে ঠিক আছে তো আপনারা চাইলে এই সাইটটা থেকে কাজ করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি যদি যে কোনো একটা কাজে ওপেন করি এই দেখেন এটা একটি কাজ হ্যাঁ এখানে তেপ্পান্নটা ওয়ার্কার জয়েন করেছে অলরেডি হ্যাঁ কাজটি করেছে এবং এখানে এই একটি কাজ করার জন্য এক ডলার করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে যদি আমি প্রবেশ করি দেখেন লিস্ট টু ওয়ান মান্থ আগো মানে এক মাস আগে এই কাজটি সাবমিট করেছে এখানে বায়ার ঠিক আছে ওকে তাহলে এখানে হচ্ছে task reward sixty cent okay max এক ডলার আপনি সিক্সটি সেন্ট থেকে এক ডলার পেতে পারেন ঠিক আছে টু ওয়ার্কিং অ্যাপ্রুভ সাতটা রিজেক্ট আচ্ছা মানে টোটাল নয় জন এই কাজটিতে ট্রাই করেছিল দুজন সফল হয়েছে ঠিক আছে এখানে সর্বপ্রথম আমরা যে গুলো দিয়েছে সেই গুলো আমরা একটু ফলো করব সেটা হচ্ছে কি ক্লিক অন দ্য লিঙ্ক আচ্ছা এখানে এই লিঙ্কে যাইতে বলছে তারপর সাইন আপ করতে বলছে এবং ভেরিফিকেশন করতে বলছে অ্যাকাউন্ট বাইন্যান্স ডট কম ও আচ্ছা এইখানে আপনাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হয়েছে please attach the screenshot with your Tron address QR code Binance email ID as requested must select TRS as network okay তো আপনাকে অবশ্যই একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং বাইন্যান্সের টিআরএক্স নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা আছে এবং যে কিউআর কোডটি আছে সেটি এখানে দিতে হবে please wait for the confirmation only one account per person আপনাকে আপনি অবশ্যই একবার এই কাজটি করতে পারবেন দ্বিতীয়বার আপনি এই কাজটি করতে পারবেন না ঠিক আছে তারপরে দেখেন ইউ নিড টু সাবমিট আপনাকে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে how to create Binance account আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে কি বলছে আইডেন্টি ভেরিফিকেশন আপনাকে আইডেন্টিটা ভেরিফাই করতে হবে okay then screenshot submission sample আপনাকে এই ভাবে যে ভেরিফাইড লেখা থাকবে অ্যাকাউন্টটি ভেরিফাই লেখা থাকবে এরকম একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে আপনারা যদি পিসিতে করেন তাহলে পিসিতে যেভাবে ইন্টারফেসটা আছে সেভাবে স্ক্রিনশট দিবেন আর যদি মোবাইল দিয়ে করেন ঠিক আছে তাহলে আপনাদের এরকম একটা ইন্টারফেস সাবমিট করতে হবে ঠিক আছে ওকে তাহলে আপনারা যদি এই কাজটি করতে চান ঠিক আছে তাহলে আপনাকে এইখানে এই যে ডান দিকের কর্নারে এই যে জয়েন্ট টাস্ক এই জয়েন্ট টাস্ককে ক্লিক করতে হবে আর একটি বিষয় সেটি হচ্ছে যে দেখবেন কোনো কোনো কাজে এরকম একটি সেন্টেন্স লেখা থাকবে you are not eligible eligible to join this task because your trust score is lower than the required okay minimum trust score acha আচ্ছা, your trust score 50% minimum trust score seventy five percent আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদের একটি স্কোর থাকবে বা পার্সেন্টেজ থাকবে ঠিক আছে যেটাকে বলা হচ্ছে ট্রাস্ট স্কোর অ্যাকাউন্ট খোলার পরেই আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ট্রাস্ট স্কোর দেওয়া হবে আপনারা যত কাজ করবেন আপনাদের এই ট্রাস্ট স্কোরটি বাড়তে থাকবে ঠিক আছে আর এই কাজটি করার জন্য আপনাকে seventy five percent trust score থাকতে হবে তো যেহেতু আমাদের এটি নেই ঠিক আছে সেহেতু আমরা এই কাজটি করব না ঠিক আছে আমরা এখান থেকে ব্যাক করতেছি আচ্ছা ব্যাক করার পরে আমরা এইখান থেকে অ্যাভেলেবেল ফর মিতে ক্লিক করে দেই তো অ্যাভেলেবেল ফর মিতে ক্লিক করার পরে এইখানে দেখেন এখানে আরও অনেক টাস্ক রয়েছে ঠিক আছে আপনারা জাস্ট এটাতে দেখি আচ্ছা okay you are eligible to earn আচ্ছা এটা কাজ করলে আমরা তেরো সেন্ট পাবো ঠিক আছে তো এটার কাজ কি দেখেন এটার কাজ হচ্ছে when you start mining you will get twenty five token এটি একটি অ্যাপ ইনস্টল করতে হবে এই এটা হচ্ছে অ্যাপ ইনস্টলের কাজ ঠিক আছে twenty five token bonus by refer code and you can mine twelve token daily মানে আপনি প্রতিদিন বারোটা করে টোকেন ডেলি মাইন করতে পারবেন one BTCL token equal to 0.75 dollar in L Bank. Okay. আচ্ছা ডাউনলোড বিটকয়েন লেজেন্ড অ্যাপ্লিকেশন হ্যাঁ এই যে প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার বা মোবাইল দিয়ে কাজ করেন তারা আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং এই অ্যাপটাতে একটি অ্যাকাউন্ট করবেন এবং ইনপুট রেফারেন্স কোড ঠিক আছে ইনপুট রেফারেন্স কোড হিসেবে এই যে এই যে তারা কোডটা দিয়েছে রেফারেল কোড এই কোডটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনাকে ব্যবহার করতে হবে না হলে কিন্তু আপনারা পেমেন্টটি পাবেন না ঠিক আছে তারপরে স্টার্ট মাইনিংয়ে করতে হবে ক্লিক তারপরে ফিনিশ আপনার কাজ শেষ এখন প্রমাণ হিসেবে আপনাকে কি দিতে হবে সেটা হচ্ছে কি প্রোডাক্ট সাবজেক্ট লিঙ্কড হ্যাঁ আপনাকে অ্যাকাউন্টের আপনার প্রোফাইলের এক লিঙ্কটা দিতে হবে তারপরে হচ্ছে ইউনিট টু সাবমিট স্ক্রিনশট আপনাকে এইরকম স্ক্রিনশট দিতে হবে এই যে দেখেন এইখানে আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ঠিক আছে সেই অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট দিতে হবে আপনি যে তার রেফার কোডটি ব্যবহার করেছেন সেটার একটি স্ক্রিনশট দিবেন দিয়ে সেটিকে আপলোড করে দিতে হবে আচ্ছা তাহলে আমরা যদি এই কাজটি করতে চাই তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে জয়েন টাস্কে ক্লিক করতে হবে ডান দিকে এই যে জয়েন টাস্ক আমি এখানে আজকে আপনাদেরকে কাজটিকে করে দেখাবো না নেক্সট ভিডিওতে আমি এখান থেকে একটি কাজ করে দেখাবো কিভাবে কাজ করবেন আপনাদের আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিলাম যেহেতু এটি একটি নতুন সাইট হ্যাঁ তো এখানকার নিয়মগুলো একটু আলাদা তো এই কাজটি করার জন্য আপনাকে এখানে জয়েন্ট টাস্কে ক্লিক করলেই আপনার কাজটি করতে পারবেন ঠিক আছে আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন কোনো ক্রমে এখানে কোনো অসৎ বলা উপায় অবলম্বন করবেন না ঠিক আছে সাইটটি খুবই ট্রাস্টেড হ্যাঁ আপনি যদি ভালোভাবে কাজ করেন বা ভালোভাবে কাজ করতে চান হ্যাঁ তাহলে আপনি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে তারপরে নিচের দিকে আসেন নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনারা এখানে এই যে টেলিগ্রাম বা ডিসকর্ড বা মেইল রয়েছে আপনারা যদি তাদের সাথে কমিউনিকেট করতে চান বা সাপোর্টের কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা এইখান থেকে তাদের সাথে সাপোর্টে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ওকে আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা প্রোফাইলে চলে গেলে আমরা সর্বপ্রথম প্রোফাইলে চলে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো সেটি হচ্ছে a confirmation email has been send to your associate mail address please confirm your mail address by clicking the link আচ্ছা আমাদেরকে একটি মেইল পাঠানো হয়েছে সেই মেইলটিকে আপনাকে চেক করতে হবে তো আমরা আমার মেইলে চলে যাই দেখেন এই মেল এই সাইটটি থেকে একটি মেল চলে আসছে এই দেখেন নেমের টেক্সট এইখানে যদি আমরা মেলটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে ভেরিফাই ইমেল হ্যাঁ আমরা যদি ভেরিফাই ইমেলে ক্লিক করি তাহলে আমাদের ইমেলটি কনফার্ম হয়ে যাবে তারপর এইখানে আমাদের email address full name gender তারপর হচ্ছে ডেট অফ বার্থ কান্ট্রি হ্যাঁ এগুলো শো করবে আচ্ছা রেফারেল আরেকটি বিষয় এখান থেকে ইনকামের আরেকটি সোর্স রয়েছে সেটি হচ্ছে রেফারেল হ্যাঁ তো আপনারা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি যদি আপনি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করেন ঠিক আছে তাহলে আপনি একটি এখান থেকে কমিশন পাবেন বিষয়টি এমন নয় যে আপনার ফ্রেন্ডের ইনকামের টাকা থেকে আপনাকে পাঁচ পার্সেন্ট দেওয়া হবে এমন না বিষয়টি হচ্ছে যে এই কোম্পানিটি আপনাকে তাদের ওয়েবসাইটটা প্রমোট বা মার্কেটিং বা প্রমোশনের জন্য হ্যাঁ আপনাকে পাঁচ পার্সেন্ট একটি রেওয়ার্ড প্রদান করবে কিভাবে করবে যেমন আপনার ফ্রেন্ড যতগুলো কাজ করবে তার পাঁচ পার্সেন্ট কমিশন আপনি পাবেন ঠিক আছে আপনার ফ্রেন্ড যদি এক ডলারের কাজ করে আপনি ফাইভ সেন্ট পাবেন ঠিক আছে আশা করি রেফারেলের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তারপর হচ্ছে ট্রাস্ট স্কোর আপনি এখানে যত কাজ করবেন ততই ট্রাস্ট স্কোর বাড়তে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে মাই ক্রেডিট ওকে আচ্ছা তো এখানে বলছে অ্যাভেলেবেল ব্যালেন্স হ্যাঁ আপনার কত অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে আমার এখানে জিরো জিরো ইউএসডিটি পয়েন্ট হ্যাঁ তো উইথড্র অপশন হিসেবে এখানে রয়েছে হার্ন কয়েন ইথোরিয়াম হ্যাঁ এক্স আর পি বা রিপেল কয়েন স্টিম কয়েন বা এক্স হ্যাঁ এগুলোর উইথড্র মেথড দেওয়া আছে আমি বাংলাদেশ থেকে আপনারা যারা কাজ করবেন বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে যারা কাজ করতে যাচ্ছেন বা কাজ করবেন আমি তাদের জন্য প্রেফার করব আপনারা টিআরএক্স বা ইথোরিয়াম বা এক্সআরপি এই তিনটা কয়েনের ভিতরে এই পেমেন্টটি নেবেন আমার সাজেশন থাকবে যে আপনারা এইখান থেকে ইথকয়েন অথবা টিআরএক্স ইথোরিয়াম অথবা টিআরএক্স হ্যাঁ এই দুইটার মাধ্যমে আপনারা পেমেন্টটি নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো ইথোরিয়াম আপাতত ডিজেবল করা আছে হ্যাঁ এটা তাদের সাইট মেনটেনেন্সের জন্য হয়তো ডিজেবল করা আছে সময় হইলে তারা আবার এনাবেল করে দেবে অথবা আপনারা টিআরএক্স এর ডিপোজিট বা উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে তারপরে মেকার ড্যাশবোর্ড এটা আপনাদের জন্য নয় ঠিক আছে তো এখানে দেখার মতন আর কিছু নেই জাস্ট এতটুকুই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার প্রোফাইলটিকে অ্যাক্টিভ করেন এবং কাজ শুরু করে দেন ঠিক আছে এখানে দেখানোর মতন আর কোনো কিছু নাই আর যদি যে কোনো সমস্যা হইলে আমি ভিডিও ডিসক্রিপশনে আমার সাথে যে কন্ট্যাক্ট করার ইনফরমেশন দিয়ে দিব আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার টেলিগ্রাম লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা মেল করবেন ঠিক আছে কোনো সাহায্য সহযোগিতার জন্য আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব তো আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং যে কোনো ধরনের সমস্যা আপনারা কমেন্টের মাধ্যমে জানা জানিয়ে দিবেন আমি সলিউশন করার চেষ্টা করব এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন তো দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ